বরাক নামক এই জানে করে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান আমার আল্লাহ পাক নিয়ে যেতে যেতে অনেকগুলো নিদর্শন তাকে দেখিয়েছেন সবচাইতে বড় নিদর্শন তাকে দেখিয়েছেন হাউজে কাউসার কে দেখিয়েছেন হাউজে কাউসার দেখার পরে নবীজি বললেন এটা পাবে কারা হজরত ইব্রাহিম বলেন হে নবী কাউসারের চারিদিকে কি লেখা আছে বিসমিল্লাহির বিসমিল্লা যারা দুনিয়ায় আমল করবে দুনিয়ার সব কাজের আগে আমার আল্লাহ হাউজে কাউসার তাকে কেয়ামতে নিজে পান করাবে নবীজি দুনিয়ায় এসে মাঝে মাঝে বলতেন রব্বুল আলামিন আমি কিন্তু প্রত্যেকটা কাজের আগে বিসমিল্লা দিয়ে আরম্ভ করি তুমি দয়া করে হাউজে কাউসার থেকে আমাকে বঞ্চিত করে দিও না আল্লাহ রব্বুল আলমিন নবীজের মনের অবস্থা লক্ষ্য করে একটা আয়াত নাসিল করলেন ইন্না আতাইনা কাল কাউসার হে নবী আপনি আফসোস করবেন না এই হাউজে কাউসার আপনার বিসমিল্লার যে আমল এটা দেখে আমি আল্লাহ আপনার জন্য রিজার্ভ করে দিলাম নবী যে হাউজাল কাউসারের মালিক হয়েছিলেন কিসের আমলে আরো জোরে বলেন অথচ যোগ্যজনক হলেও সত্য এই বাংলাদেশে অনেক মুসলমান আজ বিসমিল্লার পক্ষে নেই আরো গোপনে ষড়যন্ত্র করে কি করে বিসমিল্লা তুলে দেওয়া যায় আরে ভাই যারা হাউজে কাউসার পাওয়ার কোনো অধিকারী না যাদের কোনো বিশ্বাস নেই তারা নাই বিরোধিতা করতে পারে ওই নাস্তিকগুলো আপনি করেন কোন কারণে আপনার তো অন্তত হাউজে কাউসার পাওয়ার আশা করতে হলে এর পক্ষে থাকা লাগবে কথা বলেন ঠিক কিনা নবীজিকে আল্লাহ ডাক দিলেন এবার হে নবী আপনি তো আনন্দিত হয়ে গেলেন কাউসার পেয়ে আপনার উম্মতরা যদি এই কাউসার পেতে চায় তাহলে দুইটা কাজ করা লাগবে এক নম্বরে দুনিয়ায় নামাজ পড়া লাগবে দুই নম্বরে কোরবানি দেওয়া লাগবে নামাজ আমরা অলরেডি অনেকেই কম বেশি পড়ি পাঁচ অক্ত নামাজ আদায় করেন আপনি কাউসার পাবেন দ্বিতীয় নাম্বার অনহার নাহারের ব্যাখ্যা তিনটা এক নম্বরে হজের ক্রিয়াকলাপ দুই নম্বরে এবাদত থেকে তিন নম্বরে কোরবানি দেওয়া রক্ত প্রবাহিত করা সুতরাং এই পৃথিবীতে নাহার শব্দটা যদি আপনি মেলাতে চান ইসলাম মানতে গিয়ে সবার কোরবানি সবার কষ্ট কিন্তু এক না এক না কেন আজ ইসলাম আব্দুল লতিফও মানতেছে আমির হামজাও মানতেছে কি উনি ইসলাম মানতে গিয়ে এগারো বারো বছর ওনার কোনো টেনশন নেই কোনো চিন্তা নেই খাই দায় আরামে নামাজ পড়ে রোজা রাখে আল্লাহ আল্লাহ করে অথচ একই কথা আমি বলতে গেলে বাড়ি থাকতে পারি না তো ওনার ইসলাম মানা আমার ইসলাম মানা এক না কথা না বোঝার ভান করে আসেন কার হাত তোলেন আপনি এখনো বোঝেন এদিকে আসেন সুতরাং ইসলাম মানা নাহার সবার এক না এই দেশে নাহার সবার এক কত মানুষ এই নাহারের আমল করতে গিয়েছে কাউ সার পাবো আর দশ বছর সন্তানের মুখ দেখতে পারে না আর আপনি আরামে খাচ্ছেন আর ঘুরে বেড়াচ্ছেন আপনার নাহার আর ওর নাহার এক হবে আমি আর বাস্তবতায় গেলাম না শেষ করে দিলাম আমি আর না যারা যাচ্ছে ওনাদের কাছে আপনাদের টাকা পয়সাগুলো দিয়ে দেন আসলে আজকে মাহফিলটা রাতের বেলায় আমার মনে হচ্ছে এখন যা হয় হয়তো এখন এই যে মাথার ওপরে চাপ ওখানে ওঠার কথা দশটা এখন বাজে এগারোটা তারপরও বলে কই আমি একটাই সময় দিয়েছি ওনাদেরকে আর দুইটা ঘন্টা আছে আমার এখন সে পীরগঞ্জ যাওয়া লাগবে সে রংপুর পীরগঞ্জ আগামীতে কোনো সময় আসলে আসলে পরিবেশটা আমাদের অনুকূলে ছিল না এই জন্যে এই মাহফিলটা এলোমেলো হয়ে গেল আগামীতে একটু ফেব্রুয়ারিতে নেবেন ডেট ফেব্রুয়ারিতে নিলে একটু ভালো হয় এই যে মার্চ এপ্রিলে আসলে একটু বৃষ্টি সম্ভাবনা বেশি থাকে যারা যাচ্ছে ওনাদের কাছে আপনাদের টাকা পয়সাগুলো অন্তত দিয়ে দেন রাতের বেলায় বড় ভাই আসবে মাদারীপুর থেকে কামরুল ইসলাম সাহেদ আনসারি রাতের বেলা যে আলোচক আপনারা হয়তো অনেকে চেনেন না বাংলাদেশে যদি দশজন কোরআনের উপরে জ্ঞানী মানুষ থাকে তার ভেতর উনি একজন অনেক জ্ঞানী মানুষ কামরুল ইসলাম সাহিদ আনসারি ভাইয়ের সাথে আমি নিজে পর্যন্ত মাহফিল করেছি দ্বিতীয় বক্তা থাকি মনাজাতটা একটু করে যান আল্লাহ আমিন রব্বানা তিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার রব্বুল আলামিন দিনাজপুর জেলার বেলা হাজারো মানুষ এসেছিল সময় না থাকার কারণে আমরা শেষ করে দিয়েছি আয়াতটা পড়া আমরা শেষ করতেও পারিনি আল্লাহ তুমি রাতের বেলা কামরুল ইসলাম সাইদ আনসারি ভাইয়ের মুখ দিয়ে এ আয়াতের ব্যাপারে হাজারো কথা তুমি বের করে দিও এ মাহফিলের জন্য